হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব যারা টোকেন সম্পর্কে বিভিন্ন টোকেন সম্পর্কে অর্থাৎ ক্রিপ্টো সম্পর্কে এবং এনএফটি সম্পর্কে ইন্টারেস্টেড আপনারা যারা এনএফটি এবং ক্রিপ্টো নিয়ে ঘাটাঘাটি করেন এবং এগুলো আর্নিং করার চেষ্টা করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে যারা এনএফটিতে ইন্টারেস্টেড আপনারা যারা বিভিন্ন এয়ারড্রপে জয়েন করেছেন এবং ট্রান্সটুয়ালেটের পলিগন অথবা ইথারিয়াম অ্যাড্রেস দিয়ে আপনারা সেই এনএফটিগুলোকে ক্লেম করেছেন এবং বুঝতে পারছেন না যে এনএফটি পেয়েছেন কি পাননি অথবা ট্রাস্ট ওয়ালেটে আপনি এনএফটি পেয়েছেন কিন্তু কিভাবে দেখবেন সেটা কোথায় গেছে কোথায় আছে এবং সেটার প্রাইস কত আছে অথবা সেটা কিভাবে সেল করবেন এই ভিডিওটাতে আমি সমস্তটা কাভার করার চেষ্টা করব আপনারা আশা করছি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তীতে আশা করছি যে এনএফটি ক্লেম করা সেল করা নিয়ে ট্রাস্ট ওয়ালেটে আর কোনো সমস্যা আপনাদের থাকবে না তো ভিডিওটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সে সাথে একটা রিকোয়েস্ট যে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন যদি ভিডিও আপনার ভালো লাগে আর চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন সেখানে টেলিগ্রাম গ্রুপে আপনি আপনার সমস্যার জন্য আমাদের অ্যাডমিন প্যানেল থেকে সাপোর্ট নিতে পারেন এবং ক্রিপ্টো সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে থাকুন আমাদের টেলি টেলিগ্রাম চ্যানেল এবং টুইটার হ্যান্ডেল আর ফেসবুক আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে এই সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আপনার এনএফটিটাকে দেখার জন্য প্রথমে আপনাকে আপনার যে ওয়ালেট অ্যাড্রেস দিয়ে আপনি ক্লেম করেছিলেন ট্রাস্ট ওয়ালেটের সেই অ্যাকাউন্টটাতে লগ করতে হবে আমি এখানে অলরেডি লগ করা আছি করার পরে আপনারা এখানে ডান পাশে দেখতে পাবেন একটু মাঝের দিকে ডান পাশে আপনারা এখানে এনএফটি নামক একটা অপশন দেখতে পাবেন এই এনএফটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে নিচে আপনারা দেখতে পাবেন open open on OpenSea dot IO এই লেখাটা এই লেখাটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করব আপনি যে চেইনে অর্থাৎ হতে পারে সেটা পলিগন হতে পারে ইথারিয়াম যে চেইনে আপনি ক্লেম করেছিলেন যে চেইনের অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই চেইনটা এখানে সিলেক্ট করতে হবে আমি যেহেতু পলিগন দিয়েছিলাম এখানে বাই ডিফল্ট ইথারিয়াম থাকে আমি যেহেতু পলিগন দিয়েছিলাম আমি ওই সাইনটার উপরে ক্লিক করলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশনে পলিগন রয়েছে এখান থেকে পলিগনে ক্লিক করে দিব পলিগনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের পলিগন ওয়ালেটটা লোড হবে লোড হওয়ার পরে এখানে আপনারা ডান পাশে উপরে উপরের দিকে থ্রি লাইন একটা মেনু দেখতে পাবেন এই যে থ্রি লাইন মেনু এই থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিতে হবে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে তিন নাম্বার অপশন আসবে অনেকগুলো অপশন আসবে তার মধ্যে তিন নাম্বার অপশনটা হচ্ছে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট অপশনটাতে আমরা ক্লিক করে দিব অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এইখানে একেবারে প্রথমে অ্যাকাউন্টের একেবারে প্রথমে সাব মেনু আসবে এখানে আসবে প্রোফাইল আমরা এই প্রোফাইলটাতে ক্লিক করে দিব প্রোফাইলটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা এখানে লোড হয়ে যাবে এখানে হয়তো আমরা দেখতে পাবো আমাদের এনএফটি এখানে দেখুন প্রথমে এরকম থাকবে এরকম থাকার পর এখানে থাকবে কালেক্টেড আমার এখানে একটাও এনএফটি শো করছে না আপনারা হয়তো প্রথমে এরকমই হবে কারণ এইখানে আমাদের যে এনএফটিগুলো আসে সেগুলোর প্রথমে হিডেন থাকে তো সেইটা দেখার জন্যে আমাদের এই যে কালেক্টেড যে অপশনটা আছে এই কালেক্টেড অপশনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে একটু নিচে স্ক্রল করে গেলে একেবারে নিচে শেষের দিকে আপনারা দেখতে পাবেন এখানে আছে হিডেন এই হিডেন অপশনটাতে আমরা ক্লিক করে দিব এই যে হিডেন হিডেন অপশনটাতে ক্লিক করে দিলে আমার কিছুক্ষণ আগে এই অ্যাকাউন্টে একটা এনএফটি এসেছে আমি সেই এনএফটিটা এখানে দেখতে পাবো আপনারা আপনাদের এনএফটিগুলো দেখতে পাবেন এখন এইটাকে কালেকশানে নিতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এনএফটির নিচে আপনারা থ্রি ডট একটা মেনু দেখতে পাবেন মেনু বার দেখতে পাবেন এই যে থ্রি ডট মেনু বার এই থ্রি ডট মেনু বারে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে আনহাইড নামে একটা অপশন আছে শেষের দিকে দেখেন এই আনহাইডে ক্লিক করব আনহাইডে ক্লিক করার করার পরে আবারও ডান পাশে নীল হয়ে আছে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আনহাইড এই অপশনটাতে ক্লিক করে দিলে আমাদের এই এনএফটিটা আনহাইড হয়ে যাবে এখান থেকে ওকেতে ক্লিক করে দিব ওকেতে ক্লিক করে দিলে আমাদের এই এনএফটিটা আনহাইড হয়ে যাবে এবং এখন আমরা এটাকে আমাদের কালেকশানে দেখতে পাবো এখন আমরা যদি কালেকশানে কালেক্টেডে ফিরে যাই তাহলে এখানে আমরা আমাদের এনএফপিটাকে দেখতে পাবো দেখুন কালেক্টেডে আমার এনএফপিটা চলে এসেছে এবার কথা হচ্ছে যে এখান থেকে আমরা এনএফটি সেল করব কি করে এনএফটি সেল করার জন্য আমরা যে কাজটা প্রথমে করব সেটা হচ্ছে আবার দেখুন নিচে আমরা একটু আগে আনহাইট করার জন্য যে থ্রি ডট মেনুতে ক্লিক করেছিলাম এখানেই ক্লিক করব অথবা এই এনএফটিটার উপরে চেপে ধরলেও হবে আমরা এখানে ক্লিক করেই দেখাই এখানে ক্লিক করার পরে আপনার সেল একটা অপশন অপশন আসবে প্রথমে সেটাতে ক্লিক করার পরে নিচের দিকে আপনি বড় করে সেল অপশনটা পেয়ে যাবেন এই সেল অপশনে ক্লিক করবেন সেল অপশনে ক্লিক করলে এখানে একটু আমাদেরকে লোড নেবে একটু অপেক্ষা করতে হবে এখানে আপনার ইথারিয়াম ক্লাসিকে আপনার সেল অ্যামাউন্টটা মানে আপনি কত ইথারিয়াম ক্লাসিকে বসাতে চান এটা পাঁচ ডলার মিনিমাম পাঁচ ডলারের উপরে হতে হবে সেই একটা অ্যামাউন্ট দিতে হবে আমি এখানে দিয়ে দিলাম আমি জিরো পয়েন্ট টু ইথারিয়াম ক্লাসিকে আমার যে এনএফিটা রয়েছে এটা আমি সেল করব এটার প্রাইস হচ্ছে three five five point three অর্থাৎ তিনশো পঞ্চান্ন পয়েন্ট সেভেন্টি থ্রি ডলারের সমমান আমি যে ইথারিয়াম প্রাইসটা দিয়েছি এখানে আপনার প্রাইসটা শো করবে এইটা কতদিন ডিউরেশন থাকবে অন মান্থ যা আছে ঠিক থাকবে এরপরে নিচে কমপ্লিট লিস্টিংয়ে ক্লিক করে দিতে হবে কমপ্লিট লিস্টিংয়ে ক্লিক করে দিলে এখানে আপনার ওয়ালেট কানেক্ট চাইবে এটা অটোমেটিক্যালি কানেক্টে নিতে থাকবে আমরা একটু এখানে অপেক্ষা করতে হবে এই কানেকশানটা আমাদের ওয়ালেটের সাথে কানেক্ট হবে তবে এখানে একটা কথা আপনার ওয়ালেটে আপনি যে চেইনের মাধ্যমে এটা যেটাকে ক্লেম করেছেন সেই চেনে কিছু ব্যালেন্স থাকতে হবে যদি ইথারিয়াম হয় ইথারিয়াম যদি পলিগন হয় পলিগন দেখুন আমি এখানে পলিগন চেনে ক্লেম করেছিলাম আমার এখানে কিছু পলিগন নেবে যেটা এক ডলারও প্রাইস না কয়েক সেন্টও প্রাইস না তার থেকে অনেক কম এখানে টোটাল আমার যে চার্জটা নেবে কানেকশন চার্জটা সেইটা আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে কি এটার প্রাইস খুবই খুবই কম কিন্তু এই মুহূর্তে আমার ওয়ালেটে কোনো পলিগন নেই ম্যাটিক নেই যে কারণে আমি এটা এখান থেকে ক্লেম করতে পারবো না তো এখানে যেটা করতে হবে যদি আপনার পলিগন থাকে তাহলে আপনার এই অপশনটা নীল দেখাবে এখানে জাস্ট কমপ্লিটে ক্লিক করলে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এখানে কমপ্লিটে ক্লিক করার পরে আপনার অর্ডারটা ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেন আপনি এটা কনফার্ম করতে পারবেন তো আমার যেহেতু নেই আমি ফিরে যাচ্ছি এখানে এইভাবে আপনারা আপনাদের যে এনএফটিগুলো পেয়ে থাকেন সেগুলো দেখতে পাবেন এবং সেল করতে পারবেন সবচেয়ে বড় এনএফটি মার্কেট প্লেস যেটা ওপেন সিডাটাইও এখান থেকে এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপেও লিখতে পারেন আমরা সেখান থেকে আপনাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্ত পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন